স্বাধীনতা টিভি চেতনায় স্বাধীনতা গুলিস্তান সিদ্দিকবাজার বিআরটিসি বাস স্টেশনের পাশের ভবন পাঁচতলা ও আটতলা ভবনে বিস্ফোরণ বাড়ছে তাণ্ডব এলাকার সকল রাস্তা গাড়ি চলাচল বিঘ্ন ঘটছে চলাচল বন্ধ বিস্ফোরিত ভবন পাঁচতলা ও আটতলা ভবনের ক্ষতিগ্রস্ত হয় এসি বিস্ফোরণের ফলে তিন চারজন বাড়াই গেছে মানে যারা এই যে ব্যানের সামনে ব্যাংকের নিচে চালাচ্ছিল কাছে মুখ এবং আমারও আমি ব্যথা পাইছি হাতে ব্যথা পাইছি এখানে যখন আসি দেখি যে এখানে যে একটা বাস দাঁড়ানো ছিল বাসের মধ্যে প্রায় আট থেকে নয় জন হেল্পার মারা গেছে ভবনের নিচতলায় আট থেকে দশটি সিরামিক্স দোকান ক্ষতিগ্রস্ত হয় একশো জনের অধিক আহত ও বিস্ফোরণ স্থানে জনের মৃতদেহ উদ্ধার করে পাঁচজন হসপিটালে মৃত জানা যায় এ পর্যন্ত মৃতের খবর পনেরো জনে আরও মৃত সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ঢাকা মেডিকেলে অনেক মানুষ আগুনে দগ্ধ আহত যারা আসতেছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে আর আমরা দেখতেছি রাস্তায় যাতে লোকজন যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত যাতে ঢুকাইতে পারি এই ব্যবস্থাটা আমরা করতেছি একটা ছাউন হয়েছে ছাউনে মনে করেন ধোয়া অন্ধকার হয়ে গেছে গা আমাদের বিল্ডিংও মনে করে কাপা শুরু লাগিয়ে দিছে তা আমাদের সাথে মনে করে রুগী আসিল রুগী আইসে রুগী আগে মনে করে বাঁচানোর জন্য আমরা এই দূরত্ব গাড়ি নিয়ে আইছি প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে সম্ভাব্য ব্যক্তিদের অনুরোধ করা যাচ্ছে ঢাকা মেডিকেলে রক্ত দিয়ে অসুস্থ রোগীদের সহযোগিতা করুন কিভাবে হলো বুঝতে পারতাছি না জিনিসটা ভাই ওই মানে ভয় পাবো না আমি পাঁচটা দশটা স্পট ডেট উড়াইছি আমার হাত দিয়ে বোমের মতন ঘুরছে পড়ার পরে আমি দেখছি